সামনে কেউ যাবি না খবরদার সামনে যাবি না বাবলু আছে না চালাককে বাবলু বাবলু ভাই বাবলু ভাই নেতা কর্মীরা এই যে জেল ফেরত সামনে যা সরাইতে মানে হেনে রোল করে দাও না এ ভাই এ ভাই কি অবস্থা কি হয়েছে কি এত নেতা আরে জেল খেতে বাইরে এলেন এবার Thank you.

এবারে কয়বার উঠে লাগাবে একটা সবাই একবার